বাড়িতে ঢুকতাম তুমি রেখাকে করেছো মা আর আমাকে করেছো পাগল একটা সময় বাংলাদেশের মানুষ সিনেমা দেখতো সিনেমা হলে গিয়ে কিন্তু বর্তমান সময়ে কেউ আর সিনেমা হলে যায় না আমি মনে করি এর কারণ হচ্ছে দুইটি তার মধ্যে একটি হচ্ছে মানসম্মত সিনেমা তৈরি না হওয়া আরেকটি হচ্ছে অনলাইন এবং স্মার্টফোনের বৃদ্ধি তবে প্রথম কারণটিকে আমি সবচেয়ে বেশি প্রাধান্য দেব মানসম্মত মুভি তৈরি না হওয়া আসলেই বর্তমান সময়ে মানসম্মত মুভি তৈরি হচ্ছে কি না এটি আপনি নিজেও জানেন যদি মানসম্মত মুভি তৈরি হতোই তাহলে সিনেমা হলগুলোর আজকে এই দশা হতো না তো আমরা এর আগেও একটি প্রমাণ দেখেছি আয়নাবাজিতে ছোট পর্দা চঞ্চল চৌধুরীর যে আয়নাবাজি দেখেছিলাম সেই আয়নাবাজি দেখার জন্য হলগুলোতে কীরকম হুড়মুড় খাচ্ছিল তো মানসম্মত মুভি যদি তৈরি হয় অবশ্যই প্রত্যেকটি সিনেমা হল আগের মতোই বেঁচে থাকতো তো ছোট চলচ্চিত্র নির্মাণকারী মেজবার রহমান সুমন দ্বারা নির্মিত বাংলা মুভি হাওয়া দু সালে এই মুভিটির কাজ শুরু হয়েছিল ওই বছরই মুভির কাজ শেষ হলেও করোনা ভাইরাসের জন্য মুভিটি রিলিজ হয়নি তো এবছরেই মুক্তি পেতে চলেছে সবার প্রতীক্ষিত মুভি হাওয়া তো বাংলাদেশ বলিউড স্টারদের যতগুলো মুভি আপনি দেখেছেন আই থিঙ্ক এই ভিন্নরূপী মুভিটি দেখে আপনি আগের রেস্টার বা আগের মুভিগুলোর কথা একইবারেই ভুলে যাবেন তো রিসেন্টলি মুক্তি পেল হাওয়া মুভির অফিসিয়াল ট্রেইলার তো আজকের এই ভিডিওতে আমরা এই ট্রেইলারটি দেখব এবং মুভিটির স্টোরি আইডিয়া করব সো আমাদের সাথেই থাকুন ট্রেইলারের শুরুতেই আমরা একটি মেয়েকে দেখতে পাই যাকে চঞ্চল চৌধুরী বলতেছে যে তুমি কোন বোর্ড থেকে এসেছো মানে মেয়েটা কোন নৌকা থেকে এসেছে চঞ্চল চৌধুরী তাকে এটা জিজ্ঞাসা করেছে তো মেয়েটাকে তারা কথা বলানোর অনেক চেষ্টা করলো মেয়েটি কোনোভাবেই কথা বলে না এখানে বোঝা যাচ্ছে যে মেয়েটি হয়তো অন্য কোনোখান থেকে পালিয়ে এখানে এসেছে নতুবা এদের মধ্যে কেউ তাকে এখানে নিয়ে এসেছে আবার এটাও হতে পারে যে মেয়েটা বেশি বেশি এসেছে আবার এটাও কিন্তু হতে পারে যে এর পিছনে কোনো অলৌকিক ঘটনা রয়েছে তবে টেইলারের শেষ অবধি আমরা এই মেয়েটিকে দেখতে পাই তো আইডিয়া করাই যায় যে এই মেয়েটি মুভিটির খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট মুভিটির প্রধান চরিত্রে রয়েছে আয়নাবাজিতে বাজিমাত করা সেই চঞ্চল চৌধুরী যে কিনা মুভিটিকে অন্য একটি লেভেলে নিয়ে যাবে টেইলার দেখেই তা বোঝা যাচ্ছে তো সম্পূর্ণ মুভিটি একটি সমুদ্রের উপরে করা হয়েছে জেলেদের জীবন কালচার জেলেদের জীবিকা নির্বাহ এবং জেলেদের উপর অমানবিক অত্যাচার আমাকে তাহলে তো কোনো মাছ নেই নাই এই সব বিষয় ফুটে উঠেছে এই টেইলারটিতে টেইলারটির প্রতিটি চরিত্র টেইলারের বচনভঙ্গি কালার গ্রেডিং সাউন্ড ইফেক্ট সব কিছু মিলে মনে হচ্ছে এটা কোনো বাংলা মুভি ট্রেলার না আমি হয়তো কোনো তামিল মুভি ট্রেলার দেখতেছি তো এই ট্রেলারটিতে মুভিটির কোনো স্টোরি প্রকাশ হয়নি সো মুভিটি রিলিজ হওয়ার পর কথাগুলোর সাথে মিল নাও থাকতে পারে তো সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে এবছরেই মুভিটি রিলিজ হতে চলেছে তো আপনাদেরকেও আমি রিকোয়েস্ট করব চঞ্চল চৌধুরী যেখানে কিনা চঞ্চল চৌধুরী এই চঞ্চল চৌধুরীর মুভিটি অবশ্যই মিস করবেন না অবশ্যই সিনেমা হলে গিয়েই মুভিটি দেখবেন তো আমরা আশায় রয়েছি এবছরের মুভিটি রিলিজ হতে চলেছে তো এখন শুধু অপেক্ষার পালা রিলিজ হওয়ার পর আমরা এই মুভিটি নিয়ে আরও একটি ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন টেক কেয়ার বাই বাসির